আজকে আমরা শিখব ইনস্টাগ্রাম রিলস কিভাবে তৈরি এবং এর মার্কেট পেজে কিরকম চাহিদা আছে এটা আমরা আগে দেখে নিই হ্যালো হ্যাঁ ভাই হ্যাঁ আমরা চলে যাব হচ্ছে আমরা তো সবাই ইনস্টাগ্রাম মার্কেটিং শিখছি কিন্তু এটা রিসেন্টলি লঞ্চ হয়েছে এই সার্ভিসটা মানে মেটা বাসনের পরে মূলত এই সার্ভিসটা চালু হয়ে গেছে রিলস যখন এখন কিন্তু ফেসবুকের ভিতরে রিলস অপশনটা চলে আসছে তারপরে ইনস্টাগ্রামসের রিলস তো আছেই তারপরে আমাদের ইউটিউবের শর্ট শর্ট এন্ড ভিডিও গুলো আমরা তৈরি করতে পারি এবং সোশ্যাল মিডিয়া যত হিস্টোরি তারপরে শর্ট ভিডিও রিলস এগুলো আমরা তৈরি করতে পারবো তো আমরা প্রথমে তৈরি করব হচ্ছে আমরা এই ফাইবার সার্ভিস দিব হচ্ছে ইনস্টাগ্রাম রিলস নিয়ে তো আমি এখানে লিখি Instagram Instagram reels reels edit তো লেখে আমি সার্চ করি দেখে আসে কেন অনলি আজকে নেট প্রবলেম করতেছে ঠিক আছে একটু নেটের প্রবলেম করতেছে দেখো অনলি এখানে সার্ভিস আছে আঠাশশো মানে তিন হাজারও নাই কিন্তু আর যদি আমরা একটু কষ্ট করে অনলাইন দেখি এখানে যদি আমরা কষ্ট করে একটু অনলাইনে আইসা দেখি আমাদের এখানে কত সার্ভিস আছে তাহলে আমরা দেখতে পারবো দুইশত তেত্রিশটা সার্ভিস কিন্তু এখানে অ্যাভেলেবল আছে আর বাংলাদেশি মানে বাংলাদেশে এখনো কেউ ইনস্টাগ্রাম রিলস নিয়ে বা রিল প্রকার কোর্স এখন তো লঞ্চ করে নাই আমি যতদূর দেখলাম সব অনেক সার্চ করছি আজকে যে কেউ কি ইনস্টাগ্রাম রিলস এর কোর্স কি ই করছে কিনা ওপেন করছে কিনা কিন্তু কারো কোনো ভিডিও দেখলাম না আর এখানে বাংলাদেশের মানুষ নাই বললে চলে টোটাল কথা এখানে আমরা অনলাইনে দেখলে দুইশত তেত্রিশটা সার্ভিস কিন্তু এখানে অ্যাভেলেবল আছে আর এখানে মাত্র তিনটা পেজ অনলি তিনটা পেজ আছে তিন থেকে চারটা পেজ আছে এখানে আর এখানে দেখো রিলস ভিডিও তৈরি করে এখানে কিন্তু টপ রিলেটেড সেলার হয়ে গেছে টপ রিলেটেড সেলার হয়ে গেছে মানে শুধু রিলস ভিডিও তৈরি করে ওকে আমাদের একটু লোড নিতে সময় গেছে দেখছো এই একজন টপ রিলেটেড সেলার এখানে যারা কাজ করে খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি এখানে কাজ পাওয়া যায় রিলস ভিডিও আর এখানে কি পরিমাণ বাইরে কষ্ট আসে বলার বাইরে আমি আজকে বাই রিকোয়েস্ট করছি হচ্ছে দশটা দুইটা বায়ার লাগছে ওকে এই যে দেখছো এই একজন দেখো টপ রিলেটেড সেলার হয়ে গেছে আর আমারটাও দেখাইতেছে গিগ আমারটা কোন জায়গায় আছে নাম লেগে সার্চ করা যাবে না দেখি দেখি দেখি দেখি আমি কালকে গিগ পাবলিশ করছি কন্ট্রোল এফ ভাই ভিডিওর মধ্যে গিগ দেখানোর দরকার নাই ওকে হ্যাঁ দেখাবো না আমি শুধু দেখি যে এখানে আছে কিনা মানে তিন নাম্বারেও নাই মেবি চার নাম্বারে আছে এই সিউ মেবি এখনো শো করলো না আজব কথাবার্তা আপডাউন করে অলরেডি অ্যাক্টিভেশন কিনা চেক করে নাকি হ্যাঁ পাওয়া গেছে কিন্তু অনেক দূরে ঠিক আছে পাওয়া গেছে গিগি পাবলিশ কালকে তো হই হই দুই একদিন যাক হ্যাঁ, তাইলে তো আবার দুপুরে চেক করতে দুই নম্বরে ছিল ঠিক আছে এখন আবার পাঁচ নম্বরে দেখতেছি তো যাই হোক ব্যাপার না এই যে পাওয়া গেছে দেখছো বোঝা বেশি দেখালাম না নাই যা বুঝার বুঝছো তো এবার আমি এখান থেকে ই করি ধরো এখানে দেখো আঠাশ আঠাশশো সার্ভিস আছে না দেখো একশো আট আঠাশটা কাজ করছে এটা কত সালে আসছে একটু আমরা দেখি এখানে দেখো দুই হাজার বাইশের জুনে আসছে শুধু ইনস্টাগ্রাম টিকটক রিলস ভিডিও তৈরি করে এখানে দেখো লেভেল টু এ চলে গেছে আর প্রতিদিন অর্ডার পাচ্ছে প্রতিদিন অর্ডার পাচ্ছে মোস্ট রিসেন্ট দেখো দশ ঘন্টা একদিন একদিন দুই দিন মানে রেগুলারই কাজ পায় এই রিলস ভিডিও তৈরি করে তো আমরা এরকম একটা রিলস ভিডিও তৈরি করা শিখবো আমরা চাইলে এটা মোবাইল দিয়ে করতে পারি আমরা চাইলে কি আমাদের কম্পিউটারের অনেক সফটওয়্যার আছে ওগুলো করতে পারি আবার পাশাপাশি অনলাইনে অনেকগুলো টুলস আছে ওগুলোর মাধ্যমে আমরা করতে পারি কিন্তু সব থেকে বেস্ট হবে আমাদের দুইটা জিনিস একটা হচ্ছে ক্যানভা একটা হচ্ছে আমাদের মোবাইল সেটা আমরা পরে বলতেছি আর একটা আছে ক্যানভার এটা আছে হচ্ছে ইনভিডিও ইনভিডিও ডট আইও এটা খুবই ভালো এই দুইটা খুবই মানে রিলস তৈরি করার জন্য খুবই হেল্প হেল্পফুল হবে কারণ ইনভিডিওটা মূলত আমাদের টাকা লাগবে মাত্র পনেরো ডলার হইলে আমাদের আমরা সারা জীবনের জন্য আমরা এখানে আনলিমিটেড আমাদের ভিডিও তৈরি করতে পারবো এখান থেকে আর এখানে যে ইন ভিডিওর ভিতরে যে রিলস গুলো আছে বা কন্টেন্ট গুলো আছে সেই কন্টেন্ট গুলো খুবই প্রফেশনাল খুবই প্রফেশনাল লুক এখানে সাইন আপ কেমনে করতে হবে এটা দেখানোর কোনো প্রয়োজন নেই এটা যে কেউ করতে পারবে সাইন আপ একটা জিমেলে এখানে ক্লিক করে ওপেন করে দিলে হয়ে যায় শর্টকাট পদ্ধতি তো এখানে দেখো আমি এখানে ইনস্টাগ্রাম এখানে ক্লিক করি ক্রিয়েট এ নিউ ক্লিক করে টেমপ্লেট আমরা প্রথমে যেহেতু কাজ করব অবশ্যই কিন্তু আমাদের কিন্তু কি নিতে হবে টেমপ্লেট নিয়ে কাজ করতে হবে কারণ আমরা হয়তো প্রথম থেকে একদম বেসিক থেকে বানাইতে পারবো না হয়তো আমরা শুধু ছবিটা চেঞ্জ করে লেখাটা চেঞ্জ করে কিন্তু আমরা এই কাজগুলো করে ফেলবো তো এখানে আমি লিখে ফেলি রিলস দেখি আসে কিনা দেখেন ইনস্টাগ্রাম রিলস ওকে আমি ইনস্টাগ্রাম রিলস লিখে সার্চ করলাম এটা কাজ করবে একটু লেট হে বলতে নেট স্পিড খুবই ভালো থাকতে হবে আর এখানে যে টেক্স এই যে গুলো দেওয়া আছে সাবটাইটেল সিস্টেমের টেক্স গুলো দেওয়া আছে এগুলো খুবই প্রফেশনাল একটা লুক থাকে এই যে এখানে কিন্তু ট্রাভেল রিলেটেড যদি রিলস বানাইতে বলে বা ট্রাভেল রিলেটেড যদি বায়ার আসে তখন কিন্তু আমরা এই টেমপ্লেট গুলো নিয়ে কাজ করতে পারি এই একটা টেমপ্লেট আমি একটু এটাও একটা জায়গায় ওপেন করে ফেলি ঠিক আছে ওকে আমি এখানে দেখো এখানে আমি এটা ক্লিক করি এখানে অনেক ট্যাম্পলেট আছে ঠিক আছে আমি আবার এই লেখাটা কপি করি এখান থেকে কপি করে আমি আরেকটা ট্যাব চালু করি আর আমাদের এই সার্ভিসটা নাই বল নাই মানে ফাইবারে খুব একটা নাই এখনই সময় আছে আমাদের এখানে কাজ করে মোটামুটি আমরা ছয় মাসে এক বছর ভালোভাবে কিন্তু এই কাজটা করে কিন্তু ভালো পজিশনে যাওয়া যাবে যদি ই করতে পারো রিলস নিয়ে গিগ বানাইতে পারো আর আমি একটা লিঙ্ক দিয়ে দিব ওইটা দেখে দেখে গিগ গুলো বানাই ফেলবা ওইটার ভিতরে মোটামুটি আইডিয়া গুলো পেয়ে যাবা আমি অবশ্য নিজের ই দিয়েই তৈরি করে ফেলছি একটু সময় লাগবে এখানে নিরানব্বই পার্সেন্ট এখানে নেট স্পিড খুবই লো আজকে আমি আরেকটা ট্যাপ চালু করি তো ক্যানভাও চলে আসতেছে আমাদের এখানে আমরা ক্যানভার এখানে এসে আগে আমরা এটা দেখি না এবার সবগুলো পলট হয়ে যাবে নিরানব্বই পার্সেন্ট অনেক সময় লাগে বুঝছো নেটে প্রবলেম তো হ্যাঁ, ওইটাই ওইটা কি যেন বললেন কি IO InVideo dot IO InVideo dot IO এটা খুবই ভালো একটা জিনিস এটা ডাইরেক্টলি আমরা এডিট করতে পারি কিন্তু এটা নেট স্পিড ভালো থাকতে হয় না এই যে এরকম করে আমার মতো ঝুলে থাকতে হবে এই যে ধরো আমরা এখানে চলে আসছি এখানে যদি আমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে যাই এখানে আমরা ক্লিক করব ধরতে গেলে ক্যানভার মতোই ঠিক আছে এখানে ভিডিও এডিট করো এ একটা ওয়ান সেকশন তারপরে টু থ্রি এখানে অনেকগুলো ইমেজ দিচ্ছে আমরা চাইলে ইমেজ গুলো চেঞ্জ করতে পারি লেখাগুলো চেঞ্জ করতে পারি কিন্তু আমার তো এখানে প্লে ওকে প্লে করি দেখো কিরকম একটা ট্রানজেকশন আসে হ্যাঁ। খুব কিন্তু প্রফেশনাল লুকিং ট্রানজেকশন আসতেছে দেখছো খুবই লুকিং ভালো কিন্তু ট্রানজেকশন গুলা চলে আসতেছে এবার আমরা চাইলে এই সেকশনে যদি আমরা ক্লিক করি এই যে দেখেন তিনটা ডট আছে দেখি এখানে কি করি ডুপ্লিকেট করতে পারবো এখানে ক্লিক করে এই ছবিটা কোন জায়গায় আছে একটু আমরা দেখি ওকে একটু করে দিকে যাই এখানে জুম ইন করছে এগুলো হচ্ছে ট্রানজেকশন আমরা যদি ইমেজে যাই আমার তো স্ক্রিনই কাজ করবে না আজকে ভূতে করো আমি এই সেকশনটার ভিতরে একটা ইমেজ আছে কোন একটা ইমেজ এটা নাই কিনা ওকে এখানে আমি ক্লিক করি ওকে উপরেরটা আমি চাইলে ডিলিট করে দিতে পারি আবার নিচেরটা আমি চেঞ্জ করা যায় ওকে একটু এটা অনেক হাই নেট স্পিড লাগবে দেখো আমার এখানে কাজ করা অফ হয়ে গেছে এটা একটু কষ্ট করে দেখে নিতে হবে আমার মনে হয় এটা আমি ডিলিট করে দিই এই সেকশনটা আমি উপরের সেকশনে এটা ক্লিক করে ভিডিও এখানে আসি দেখো এই টেমপ্লেটের এটা হচ্ছে একটা ভিডিও এটা চাইলে আমি জুম জুম করে এখানে আমি ওটা সিলেক্ট করছি করে করে আমি এটা কিন্তু ডিলিট করে দিয়ে এখান থেকে আমি চাইলে আরেকটা ইমেজ দিতে পারি ধরো এখানে আমি এই ইমেজটা দিয়ে দিলাম আর এগুলো সবকিছু কিন্তু ফ্রি এটা আমি ফুল টেনে দেই ফুল টেনে দেই একদম একদম ফুল টেনে দিলাম আর এটা এদিকে এনে দিলাম তাহলে দেখো এবার আমি যদি ক্লিক করি এই সেকশনটার ভিতরে কিন্তু এটা কিন্তু ভিডিও না এটা কিন্তু একটা ইমেজ আসলো তো আমি এটা ডিলিট করে দিই এটাও ডিলিট করে দিই আবার যদি কোনো কিছু ধরো মিস্টেক হয়ে যায় তখন এখানে এসে ওই যে উপরে একটা আইকন আছে এগুলো এখান থেকে চেক করে বা ডিলিট করা যায় এখানে ফিরে আনা যায় আগের মতো করে যে আমার কোনো জায়গায় মিস্টেক করে ফেলছি আমি চাচ্ছি যে ওই সেকশনটা আমি চাচ্ছি না এখান থেকে এইভাবে আনা যায় অনেক ইজি তো এটা আসলে আমার এখানে দেখানোই পসিবল হইতেছে না কম্পিউটারে তো কাজ করতেছে না ভিডিও এখানে লেখি ভিডিও ভিডিও লিখতে পারো অথবা বায়ার যদি তোমাদেরকে ভিডিও দেয় ধরো এখানে একটা ভিডিও আছে অথবা যদি বায়ার ভিডিও দেয় আপলোড আপলোডের এখানে উপরে একটা আইকন আছে এখান থেকে আমরা চাইলে নতুনে আমাদের কম্পিউটার থেকে ভিডিওটা এখানে আইনা শুধু দিয়ে দিব বসায় এটা সেম ক্যানভার মতোই ঠিক আছে এরকম ভাবে কিন্তু আনা যাবে এখন অনেক ভিডিও আছে ওগুলো আইনে এনে কিন্তু এখানে দেওয়া যাবে কিন্তু সমস্যা হলে এই ট্যাব দিয়ে কাজ করা দেখা যাবে না অনেক সময় লাগবে এভাবে কিন্তু আমরা চাইলে এই যে এখানে প্লাস আইকন আছে এখানে আইনা কিন্তু ক্লিক করে এভাবে আমরা দিতে পারি ঠিক আছে এভাবে সিলেক্ট করতে পারি এটা একটু কষ্ট করে দেখে নিতে হবে ঠিক আছে এটা আমরা যেহেতু প্রিমিয়াম এটা দেয়া আমাদের এখন কাজ করব না এটা শুধু দেখে রাখেন আপনারা যে এটাতে কাজ করা যায় এখানে মিউজিক আছে আমি এগুলো বলে দিই এখানে মিউজিক আছে কালার আছে লোগো আছে টেক্স আছে ভিডিও আছে এখানে সবগুলো ক্যানভার মতোই ঠিক আছে এটাতে ভালো ভালো হাই কোয়ালিটি ট্যাম্পলেট গুলো এখানে আছে খুবই হাই কোয়ালিটি টেমপ্লেট যদি তোমাদের মনে হয় যে না আমরা খুবই প্রতিদিন আমরা অর্ডার পাচ্ছি এত সময় নাই একটা করে ভিডিও এডিট করার তাহলে একটা সাবস্ক্রিপশন কিনে নিবা এক বছরের নামে বা আনলিমিটেড সারা জীবনের জন্য কিনে নিয়ে জাস্ট ওইখানে শুধু ছবিটা ইউজ করবা এই যে দেখো একটা ট্রানজেকশন খুবই সুন্দর একটা ইমেজ এগুলো ফুডের অনেক ইমেজ আছে এখানে দেখো অনেক ইমেজ আছে এগুলো দিয়ে মূলত রিলস ভিডিও গুলো ম্যাক করে থাকে তো এখানে অনেক হাজার হাজার বলতে পঞ্চাশ হাজার প্লাস শুধু ই আছে আমাদের এই ধরনের রিলসের ট্যাম্পলেট আছে এগুলো চাইলে আমরা নিজেদের মতো করে ইউজ করে নিতে পারি তো আপাতত আমি এটা চাচ্ছি না যেহেতু এটা সাবস্ক্রিপশন লাগবে এটা আমি ডিলিট করে দিলাম আমি চলে যাব ডাইরেক্ট ক্যানভাতে ক্যানভাতে আসার পরে আমরা এখানে লিখবো হচ্ছে reels Instagram Instagram Instagram reels video Instagram reels এটা লিখলে হবে অথবা শর্ট ভিডিও লিখলে হবে দেখো একটা নির্দিষ্ট একটা কিন্তু কি শো করতেছে এখানে ব্লান আছে এবং এখানে একটা ফাঁকা জায়গা আছে আর এখানে অনেকগুলো টেমপ্লেট অটোমেটিকলি দেওয়া আছে এই একটা ট্রানজেকশন ঠিক আছে খুবই এই একটা আছে উপর দিয়ে একটা লেখা উঠতেছে এই একটা আছে মানে এটাও এখানেও অনেক হাজার হাজার টেমপ্লেট আছে ঠিক আছে কোনো সমস্যা নেই এইগুলো টেমপ্লেট নিয়ে কিন্তু আমরা কাজ করতে পারি তারপরে ধরো আমি একটু নিচের দিকে আসি এটাও খুবই ভালো দেখি এখান থেকে কোন টেমপ্লেটটা নেওয়া যায় আমি একটা টেমপ্লেট এডিট করে দেখাবো আর বাকিগুলো আপনারা করে ফেলতে পারবেন আই থিঙ্ক এই টেমপ্লেটটা আমি নিলাম সিলেক্ট করলাম অথবা আপনারা ডাইরেক্ট ব্লান ব্যাংক মানে ইয়েতেও কাজ করতে পারেন এখানে আসলেও দেখেন একটা ট্যাপ নিলাম এটা এখানে আমি একটু প্লে করি দেখেন আমাদের কিন্তু প্লে শুরু হয়ে যাবে দেখছেন একটা নাম আসতেছে একটা ডেলি ওকে এটা আমি ক্লোজ করি এবার ধরেন আপনার এখানে কিন্তু ইনস্টাগ্রামের একটা নাম মানে আইডি নেম আছে তো এখানে আমি একটা আইডি নেম দিয়ে দিতে পারি ধরেন উপরে আছে কি এখানে ডেলি ব্লগ দিয়ে দেই ডেলি ব্লক ব্লকস তারপরে এখানে এখানে কি নাম আছে এটা আমি দিয়ে দিলাম ধরেন আমাদের চ্যানেল নাম লান্সার লান্সার বাইরে এগুলা দিয়ে দিবে ঠিক আছে টেক্স মেক্স এগুলা দিয়ে দিবে যেখানে এটা থাকবে ফ্রিলান্সার রাজু দিয়ে দিলাম দেখো মিলাই দিলাম আর এখানে একটা নাম দিয়ে দিই এখানে ধরো ফ্রিলান্সার রাজু দিয়ে দিই অ্যাট দ্য রেট পর্যন্ত আমি নেই ফ্রিলান্সার রাজু ইনস্টাগ্রামের যে আইডিটা থাকবে সেটা এখান দিয়ে দিয়ে দিতে হবে ফ্রিলান্সার রাজু ওকে দিয়ে দিলাম তো এখানে আমাদের একটা ট্রানজেকশন কিন্তু কমপ্লিট এরকম করে সামান্য এডিট এবার চাচ্ছি যে আমি আমার আমার বায়ার তো অনেকগুলো টেমপ্লেট দিবে বা অনেকগুলো পিকচার দিবে অনেকগুলো পিকচার নিয়ে তো একটা ভিডিও তৈরি করতে হবে তো ধরেন এটা একটা দিয়ে দিচ্ছে এটার ভিতরে কি আমি এই ছবিটা আমি চেঞ্জ করতে চাচ্ছি তো আমি ছবির উপরে ক্লিক করতে পারি ছবির উপরে ক্লিক করি ডিলিট করে দিছি ছবিটা কিন্তু ডিলিট হয়ে গেছে আমি এখানে আসব আপলোড এখান থেকে যদি আমাদের বায়ার যদি কোনো ভিডিও দিয়ে থাকে সেই ভিডিওটা এখানে কিভাবে আনতে হবে আপলোডে ক্লিক করে ভিডিওটা এখানে সেভ করে নিতে হবে ধরো এখান থেকে কম্পিউটার থেকে যে ভিডিওটা দিব ওইটা এখান থেকে ওপেন করে দেব হয়ে যাবে এটা তো সবাই জানে ধরো আমার বাইরে ভিডিও দিছে হচ্ছে এটা আমি এটা আমি এখানে সিলেক্ট করি ওকে এবার ভিডিওটা চালাই দেই দেখি কিরকম লাগে দেখো একটা লুকিং আসছে তোর আমি এটাও চাচ্ছি না এটাও ভালো লাগতেছে না আমার কাছে তো আমি এটা ডিলিট করে দিই তোর আমি এই মেয়ের ছবিটা আমি এখানে দিয়ে দিই এখানে দিয়ে দিলাম তোর এখানে ডিলিট করে দিলাম এই মেয়ের ছবিটা আমি দিয়ে দিলাম তো মনোযোগটা দেখতে হবে কারণ মাথার উপর দিয়ে পারে কিছু করার নাই আর নেটে এর জন্য আরো সমস্যা হতে পারে দেখছো খুব কিরকম একটা ই আসতেছে এখানে মোটামুটি একটা ছবি দেওয়া আছে ভিডিও তৈরি করা আছে এই যে যে মানে আবার মতো যে ভিডিওটা লাভ পাঠাচ্ছে এটা কিন্তু আরেকটা সফটওয়্যার করা হয়েছে তো এটা থাক ওটাও আমি দেখাবো এটা আমি আপাতত একটা পার্ট নেই এইটুক থাক এবার আমি দেখেন এখানে একটা ডিলিট করে দিই এখানে একটা ট্যাব আছে অ্যাড এ পেজ আরেকটা পেজ যদি থাকে বা আরেকটা পিকচার যদি থাকে এখানে অ্যাড করব এখানে এ ক্লিক করে আমি ধরেন চাচ্ছি যে আমি এখানে আমি একটা জিমের ভিডিও দিয়ে দিব জিম ধরেন এখানে আমি জিম দিয়ে ফুল দিয়ে দিলাম ফুল দেওয়ার পর এটা কয় সেকেন্ড থাকবে সেটা আপনি এখান থেকে সেকেন্ড করে দিতে পারবেন এটা তিন সেকেন্ড চলবে বা চার সেকেন্ড চলবে এরকম এবার আমি চাচ্ছি যে এখানে একটা লেখা থাকে লেখার ফন্টটা আমার কাছে একটা ফন্ট দিতে চাচ্ছি যে লেখায় একটা ই একটা ফন্ট দিব এখানে দেখতে জানি খুব ভালো লাগে এখানে দেখেন অনেক রকমের ফন্ট আছে ধরেন অথবা ডাইরেক্ট আপনি অন্য একটা ট্যাবলেট থেকে ধরেন আপনি কোন ফন্টটা পছন্দ করেন এখানে আমি দেখি এখান থেকে যদি মনে হয় একটা ফন্ট আপনার ভালো লাগছে সেই ফন্টটা কিন্তু কপি করে আনতে পারেন ধরেন এই যে এখানে একটা ফন্ট আছে ধরেন এই ফন্টটা আমার ভালো লাগছে তাহলে এখান থেকে আমি কপি করে আইনা কিন্তু কপি এখানে এনে কিন্তু পেস্ট করে দিতে পারি দেখেন হয়ে গেছে এবার কালারটা পড়তেছে না কালারটা সাদা হয়ে গেছে আমি এটা কালো করে দিই তাহলে চলে যাবে দেখেন কালো হয়ে গেছে কালো এখানে হয়ে গেছে তো এখানে এগুলো বায়াল দিয়ে দিবে যে এখানে কি লেখা থাকবে এখানে কি লেখা থাকবে এগুলো দিয়ে দেবে অথবা মোটিভেশন একটা টেক্সট আপনাকে লিখতে হবে এগুলা কোনো কিছু বলে না এখানে হয়তো আইডির নাম বলতে পারে অথবা জিমের কোনো মানে একটা টাইটেল আপনাকে দিয়ে দিবে এটা টেনশন কিছু নাই আর এগুলো আমরা তৈরি করব সমস্যা নাই এটা শুধু আমাদের ডিজাইন করা দায়িত্ব আমাদের শুধু ডিজাইন করা এবার দেখেন আমি দুইটা টেক্সট মিলে দেখেন একটা টেক্সট তৈরি করে একটা ইনটু তৈরি করে ফেলি দেখেন এই একটা হয়ে গেল পাশাপাশি এই একটা চলে আসলো এবার আমি চাচ্ছি যে এই দুইটার মাঝে যে একটা জায়গা আছে এখানে আমি চাচ্ছি যে যখন আসবে তখন যেন অনেক মানে এই পার্ট থেকে এই পার্টে যাওয়ার সময় যেন একটু মডেলিং করে যায় ধরো এরকম করে যায় অথবা এরকম করতে পারে অথবা এরকম করে অথবা উপর থেকে অথবা নিচ থেকে অথবা এখানে এরকম দাপ পারতে পারে এগুলো সব আমরা এখান থেকে করে নিতে পারবো ধরো আমি এখানে যাই এবার এবার দেখি কিরকম লাগে দেখছো ট্রানজেকশন গুলো কিন্তু এইভাবে হয়ে গেল একটা একটা ট্রানজেকশন কিন্তু হয়ে গেল তো আমরা এইভাবে কিন্তু এই রিস অ্যানিমেশন আছে এখানে অ্যানিমেশন অ্যানিমেশনের এখানে এসে কিন্তু এগুলা করে নিতে পারবো দেখেন এখানে অনেক এনিমেশন আছে দেখছো অনেক অ্যানিমেশন আছে খুবই ভালো ভালো অ্যানিমেশন আছে তো আমরা এইভাবেই কিন্তু ভিডিও তৈরি করতে পারি ধরেন এবার এই একটা টেক্সট দিয়ে ইমেজ দিয়ে হয়ে গেল এবার আমি চাচ্ছি যে আমাদের ই লাগবে আপনার একটা ই মিউজিক লাগবে তখন এখানে অডিওতে ক্লিক করবেন অডিও এখানে এসে বিভিন্ন ধরনের পপুলার মিউজিক পাবেন ধরেন এই একটা আপনি লিখে দিতে পারেন ধরেন আমার এখানে ব্লগ রিলেটেড ধরেন আমি এখানে হ্যাপি বার্থডে দিয়ে দিলাম এটা আমি এখানে দিয়ে দিব সেট করে দেব তো এটা আমি এখান থেকে না টেক্সটটা মিলিয়ে দিই দেখেন টেক্সটটা এটার সাথে মিলিয়ে দিলাম এবার যখন আমার ভিডিওটা চালু হবে অটোমেটিকলি কিন্তু টেক্সট গুলা মানে গান গুলা চলে আসবে গান কিন্তু এখানে চলতেছে শোনা যাইতেছে না তো এইভাবে মিউজিক গুলো অ্যাড করে দিতে হবে এইভাবে অ্যাড করতে পারেন তো আসলাম এখানে ক্যানভা দিয়ে একটু ভালো করে আপনাদেরকে কষ্ট করে দেখে নিতে হবে এখানে ওর টেমপ্লেটের উপর বেস করে আপনাকে কাজ করতে হবে ঠিক আছে আর আমি তো আছি কোন জায়গায় আটকে গেলে তো বায়ারের সাথে কথা বলতে আমি তো আসছি নো প্রবলেম তো এইভাবে এইভাবে বিভিন্ন রকমের লেখা আপনার বায়ারকে একবার দিবেন যে দেখো আমি এই লেখাটা দিচ্ছি এটা যদি পছন্দ না হয় তাহলে এখানে কি লিখবো আমাকে বলে দাও অথবা ওর ওয়েবসাইটে অথবা ফেসবুক পেজের ভিতরে বা ইনস্টাগ্রামের ভিতরে লেখাটা থাকবেই তো ওইখান থেকে আমরা যে কোনো লেখা নিয়ে এখানে কাজ করতে পারি অথবা ধরো একটা ব্যাগ দিছে একটা ব্যাগের ডিটেলস গুলো তো অবশ্যই দিতে হবে নয় আমরা কিভাবে টেক্সট লিখবো তো এরকম ভাবে আমাদের টেক্সট গুলো লিখতে হয় প্লে স্টোর প্লে স্টোর আমি তো প্লে স্টোর পাইতেছি ওকে এখানে আমরা আসবো এখানে আমরা লিখতে পারি হচ্ছে ক্যাপচাট ক্যাপকাট ক্যাপকাট বা ক্যাপকাট ক্যাপকাট এটা খুবই ভালো রিলস তৈরি করার জন্য একদম অ্যাডোবির মতো প্রিমিয়াম সবগুলো বাসন আছে এখানে তো এটা আপনারা ইনস্টল করে নেবেন নিয়ে ওপেনে ক্লিক করবেন আমি ওপেনে ক্লিক করে ফেলি এটা দিয়ে সবগুলো করা যাবে একদম অ্যাডোবি প্রিমিয়াম প্রোর মতো যে ডিজাইনগুলো করা এখান থেকে করা যায় এখানে আমি অ্যাড এ নিউ প্রজেক্টের উপর ক্লিক করব ক্লিক করে ধরেন আমার এখানে তিনটা প্রজেক্ট আমি নিতে চাচ্ছি ওটি একটু আমি অপেক্ষা করি ফটোতে যাই বাইরে আপনাকে ফটো দিতে দিয়ে দিবে আমি এখান থেকে কয়েকটা ফটো ইনস্টল করি ধরেন এই একটা ফটো নিলাম ওকে একটু ব্যাক করি এই একটা ফটোর উপর মার্ক করলাম এই একটা করলাম এই একটা করলাম এই একটা করলাম এই একটা করলাম এই একটা করলাম মোটামুটি চার পাঁচটা আপনাকে ফটো দিয়ে দিবে এগুলো আপনি অ্যাড করবেন ফটো যদি দেয় ধরেন আপনার যদি প্রোডাক্ট রিলেটেড কোনো বিজনেস থাকে তখন আপনি এভাবে এভাবে অ্যাড করবেন এটা কত সেকেন্ড চলবে প্রতিটা ট্রানজেকশন বা প্রতিটা ইমেজ কত সেকেন্ড করে চলবে সেটা আপনি এখান থেকে বলে দিতে পারবেন আপনারা তো এবার দেখেন লাস্টের দিকে একটা জিনিস আছে ইডিটিং ক্যাপচার এটা অবশ্যই ডিলিট করে দিবেন এই লেখাটা যদি থাকে তাহলে আপনার ভিডিও লাস্টের দিকে শো করবে এখান থেকে উপরে ক্লিক করে ওই সেকশনটা এখানে ডিলেটে ক্লিক করবে তাহলে ওই সেকশনটা চলে যাবে এবার আসি হচ্ছে এখানে দেখেন অডিও আছে আপনার যদি কোনো প্রকার সাউন্ড বা ইফেক্ট কোনো কিছু প্রয়োজন হয় আপনার ভয়েস দিতে হয় সাউন্ডে যদি আপনারা ক্লিক করি সাউন্ড এখানে দেখেন অনেক ধরনের ফ্রি মিউজিক পাবেন মিউজিক ঠিক আছে এগুলো আপনারা নিতে পারবেন এগুলো আমি দেখাবো সমস্যা নাই তো এখান থেকে আপনারা সাউন্ড নিতে পারবেন এখানে ট্যাক্স যদি আপনার বিভিন্ন ধরনের ট্যাক্স এর প্রয়োজন হয় ট্যাক্স টেমপ্লেট এখানে যদি আমরা ক্লিক করি বিভিন্ন ধরনের এর ডিজাইন থাকবে অনেক রকমের ট্যাক্স এর ডিজাইন থাকে এখান থেকে আমরা চাইলে এডিট করে দিতে পারবো একদম ঠিক আছে ট্রেডিং ট্যাক্স গুলো এখানে আছে তো এখান থেকে আমাদের এটা ওকে আমি এটা আবার ক্লিক করি এখান থেকে জেনে রাখেন এটা এটার মিনিং হচ্ছে টেক্স হচ্ছে আপনার লেখালেখির জন্য এখানে স্টিকার বিভিন্ন ধরনের অ্যানিমেশন স্টিকার পাইতে পারেন তারপরে ওভারলি ওভারলির ভিতরে আমরা যদি ক্লিক করি এখান থেকে দেখেন আমি যদি আরো কোনো টেক্সট নেওয়ার মানে ছবি বা ফটো নেওয়ার প্রয়োজন হয় থেকে নিতে হবে তো আমরা এখান থেকে ক্লিক করলাম ইফেক্ট বিভিন্ন ধরনের ইফেক্ট নেওয়ার জন্য ভিডিওতে ইফেক্ট দেওয়ার জন্য তো আমি একটা দিয়ে ফেলছি কিছু ইফেক্ট কাজ করে ফলো করতে হবে ভালো করে তো আমার নেট ভালো নাই আমি ধরেন এই ইমেজের ভিতরে ওকে এখানে দেখেন দাপ্পারার মতো একটা ইমেজ আছে দেখছেন একটা দাপ্পার আছে ব্ল্যাক ফ্যাস প্লাস এখানে আমি ক্লিক করলাম এটার উপরে ক্লিক করে দেখেন এই ছবিটার উপরে আমি দিয়ে দিলাম এবার এই যে ট্রানজেকশন গুলো দেওয়া আছে এই ট্রানজেকশন গুলো আমি এটার সাথে ধরেন এই ছবির সাথে এই ট্রানজেকশনটা যাবে ধরেন এইটা আমি বরাবর দিয়ে দিলাম একটা ট্রানজেকশন চলে গেল ঠিক আছে হয়ে গেছে নেক্সট আবার রিপ্লেস আবার মুচাইলে ওটা ঠিক আছে এরকম করতে পারি তো আমার যেহেতু একটা হয়ে গেছে তো আমি একটু সরি ওকে এখানে একটা ট্রানজেকশন আমি দিয়ে দিই আবার এখান থেকে আমি ইফেক্টে চলে যাব ইফেক্ট এখান থেকে ভিডিও ইফেক্ট ধরেন আমি চাচ্ছি যে ওই ট্রানজেকশনটা ইউজ করতে এটা আমি নিলাম নিয়ে টিক মার্ক দিলাম এটা একবার নিছিলাম আবার নিতে বলতেছে না একবারই থাক আমি এটা ডিলিট করে দিলাম নিচেরটা এবার আসি এই সেকশনটার ভিতর এটা আমি সিলেক্ট করলাম করে আমি চাচ্ছি অ্যানিমেশন আবার ক্লিক করি এখানে একটু আমি আবার ব্যাক করব আবার ভিডিও ইফেক্ট এখানে ক্লিক করব এবার দেখেন এখানে আরো কিছু ট্রানজেকশন নেই এখানে দেখি আর কোনটা কোনটা ভালো লাগে ধরেন আহ এখানে আমাদের অনেক রকমের ট্রানজেকশন আছে ঠিক আছে এগুলো দেখে নিতে হবে এটা হলো থ্রি ধরেন এটা আমি নেই দেখি ইউজ করি এবার দেখি আমি দুইটা ট্রানজেকশন আমি ইউজ করছি ইফেক্ট ইউজ করছি এই একটা এরকম লাভ পারতেছে ঠিক আছে আবার আরেকটা দেখছেন নেক্সট আসলো কি এখান থেকে দেখেন আমি যখন আবার ক্লিক করলাম এখানে একটা দুমার মতো একটা ইফেক্ট চলে গেল চলে এই মডেলটা আসলো ঠিক আছে তো আমি চাচ্ছি এখানে আরেকটা ইফেক্ট দিব আমি এখানে ক্লিক করে ইফেক্টে ভিডিও এডিটে ক্লিক করি এখান থেকে ধরেন আরো ইফেক্ট আছে ধরেন এখানে আমি এই ইফেক্টটা দিব দেখতে যেন খুব ভালো লাগে আর কি ও সরি এটা আমি একটু কমায় দেই ধরেন আমাদের কিন্তু একটা ডিজাইন অলরেডি হয়ে যাচ্ছে দেখেন খুবই প্রফেশনাল একটা ডিজাইন চলে আসতেছে সুন্দর মডেল ওকে এবার আমি এই ইফেক্টের এখানে আসব ভিডিও এডিট ইফেক্টের এখানে ক্লিক করে দেখি আর কোনটা নেওয়া যায় ধরেন এখানে অভাব নাই ট্রানজেকশনের অভাব নাই ধরেন আমার ভিডিওর ভিতরে ধরেন একটা আলো চলে যাবে বা এরকম একটা বোমার মতো ঘুরবে ঠিক আছে বলে নেক্সট অপশনে চলে যাবে ওকে এটা আমি কমায় দেই ওকে এবার দেখি এখান থেকে এই অপশনে যাওয়ার পরে কিরকম আসে ধরো এটা ধরো আমি এই সেকশনের ভিতরে আমি এই ট্রানজেকশনটা ইউজ করতে চাইতেছি তো আমি এটা ইউজ করি দেখি এবার আমি যেটুকু এডিট করলাম সম্পূর্ণটা দেখো মনে হয় না ইয়েতে ল্যাপটপে খুব একটা ভালো দেখা যাইতেছে কারণ নেট ইফেক্টের কারণে হয়তো নেটের জন্য একটু প্রবলেম হতে পারে আর অনেক ইফেক্ট আছে আমরা যদি এখান থেকে দেখি অভাব নাই একটা হাই কোয়ালিটি একদম হাই কোয়ালিটি একটা ট্রানজেকশনটা এটা এটা মনে হয় না আটকে আটকে ধরে না দেখতে হ্যালো হ্যাঁ আটকে আটকে ধরে তাহলে তো দেখতে সমস্যা তাহলে একটা একটা করে দেখতে হবে আমি তাহলে এই যে ধরো এইভাবে একটা ট্রানজেকশন এখানে এরকম খেলে লাভ মানে দাপ পারবে আর কি ইয়ের মতো দেখছো এরকম করে দাপ পারবে হ্যাঁ। এটা হচ্ছে একটা ট্রানজেকশন আর এটা হচ্ছে আরেকটা ট্রানজেকশন দেখো একটা আগুনের মতো মানে ধুমার মতো একটা ইয়ে উঠে মানে পানির মতো নড়াচড়া করলো করে আবার অন্য অপশনে চলে গেল তো আরেকটা হচ্ছে এটা এটা হচ্ছে সবগুলো দেখছো ছোট ছোট করে অনেকগুলো ট্যাম্পলেট হয়েছে হয়ে তারপরে ঘুরে ঘুরে আমাদের মেনটা চলে আসতেছে দেখছো এটা হচ্ছে একটা ট্রানজেকশন এবার আসি আর একটা ট্রানজেকশন দেখো মেঘের মতো একটা আইকন মেঘ ধরো বোমা মারলে যেরকম পাথর মতো উড়ে যায় সেরকম উড়ে যায় এটার বলে কার্টুন ইফেক্ট উপরের দিকে চলে যায় আমাদের ব্যানারটা বেড়ে আসলো এবার সেকেন্ডটা যদি আবার আসি এখানে দেখো এখান থেকে একটা ইফেক্ট আছে দেখো আলোর মতো আলো দেখছো ইয়ের মতো হয় হয়ে নেক্সটে চলে যাবে এটা একটু বড় করে দিই এটা সমান সমান হবে তো এটা সম্পূর্ণ হওয়ার পরে এবার আসি হলো নেক্সটে এখানে দেখো একটা ইফেক্ট আছে ধুমার মতো মানে কালো থেকে সাদা এরকম হয়ে বের হয়ে যাচ্ছে ক্লিয়ার ক্লিয়ার ওকে এবার আসি হচ্ছে এখানে তো আমাদের মোটামুটি অনেক কিছু আছে ক্যানভাসে যদি যাই আমরা ব্যাকগ্রাউন্ড নিতে পারবো আমাদের যদি পিছনে যদি ব্যাকগ্রাউন্ডের প্রয়োজন হয় আমরা ক্যানভাসের এখানে এসে ব্যাকগ্রাউন্ড নিতে পারবো এখান থেকে ব্যাকগ্রাউন্ড নেওয়া যায় তারপরে ধরেন আবার চলে আসছে ধরেন আবার হচ্ছে এখানে দেখেন কিছু দেওয়া আছে ইডিট ইডিটের উপরে যদি ক্লিক করি যদি আপনার ভিডিও কোনো জায়গায় কাটতে হয় তাহলে এই যে স্প্লিট আছে না দুইটা ভিডিও আলাদা করে দিতে পারে ধরেন আমি চাচ্ছি যে আমার ভিডিওর এইটুকু আমি কেটে ফেলতে ঠিক আছে ক্লিক করে এই অংশটা আমি ডিলিট করে দিব এই যে ডিলিট ক্লিক করা আছে দেখছেন এইভাবে করে তো এখানে ইডিটে অনেক কিছু স্টাইল আছে থ্রি ডি মোড আছে মিউজিক আছে ব্যাকগ্রাউন্ড রিমুভ আছে ক্রপ করতে পারবেন ইফেক্ট আছে ইফেক্টে দেখি এখানে কি কি ইফেক্ট আছে আমরা আমরা সবকিছুই আমরা যখন নিজেরা নিজেরা করব তখন আরো পরিষ্কার হয়ে যাবে এখন মাথার উপর দিয়ে যাইতে পারে ঠিক আছে দেখেন এখানে ট্রানজেকশন আছে অনেকগুলো বা ইফেক্ট আছে ছবির কোন ইফেক্ট দিতে চান এগুলো লাইট ফুড ফুডের এরকম এগুলো ডিজাইন ঠিক আছে এগুলো আমাদের লাগবে না আপাতত এইখান থেকে কোনো কিছু দিব না তো এখানে দেখেন ফ্রেজ মার্কস ওভারলি এগুলো ভালো করে একটু দেখে নেবেন রিপ্লেস করে নিতে পারবেন রিপ্লেস করার দরকার নাই এবার চাচ্ছি যে আমি একটা মিউজিক দিতে তো এখানে অডিও দেওয়া আছে আমি অডিওর উপর ক্লিক করলাম সাউন্ডের উপর ক্লিক করি সাউন্ড এবার এখান থেকে অনেক ধরনের মিউজিক আছে ধরেন আমার চাচ্ছি ব্লগ ধরেন ব্লগের অনেকগুলো মিউজিক আছে আমি একটু শুনে শুনে অ্যাড করবো ভালো লাগতেছে না এখানে অভাব নাই ভালো ভালো গানের এটা ভালো আছে এটা অ্যাড করলাম এখানে প্লাজে ক্লিক করলাম যতটুকু আমার নেওয়া দরকার তারা অটোমেটিকলি নিয়ে দিবে দেখছো এবার দেখো এখানে আসার পরে অনেক বেশি হয়ে গেছে আমি চাচ্ছি যে এইটুক ডিলিট করে দিব আমি এখানে সিলেক্ট করলাম সিলেটে ক্লিক করলাম এখানে এসে আমি ডিলিটে এখান থেকে আমি ডিলিট করে দেবো এই সেকশনটুকু ডিলিট এখানে দেখো ডিলিট লেখা আছে ডিলিট হয়ে গেছে ওই ওই সব অংশটুকু সেটা বোঝা গেছে এখানে এসে ভালো করে দেখতে হবে এবার আসি কিভাবে ডাউনলোড করবো এখানে তো আমরা একটা ডিজাইন করে ফেলছি এই ছবিগুলো আমরা চাইলে ক্যানভা ডিজাইন গুলো করতে পারি তারপরে আমাদের কাছে অনেক ধরনের মোবাইল অ্যাপ্লিকেশন আছে যেমন এখানে ব্র্যান্ড মেকার আছে social media design video flare design তারপরে মানে মার্কেটিং ভিডিও কেমনে ডিজাইন করতে হয় বা পোস্ট ডিজাইন করবেন কেমনে কেরলো তারপরে অনেক কিছু আছে ভালো ভালো ফটো ডিজাইন করা বা প্রোডাক্টের ইমেজ গুলো ডিজাইন করার জন্য টেমপ্লেট আছে কোটি কোটি ঠিক আছে ওইগুলা থেকে আমাদের চাইলে আমাদের ডিজাইন গুলো করে নিতে পারবো এইভাবে করে নেওয়ার পর এখানে আই না আমরা এডিট করতে পারি এগুলো সব বায়ার আপনাকে দিয়ে দিবে আর যদি না দিয়ে থাকে আপনার মনের মতো করে এখন যে ডিজাইনটা করলাম এটা কিন্তু দশ ডলার ভিডিওটা আমি দিয়ে দিব আপনাদেরকে দেখার জন্য তাহলে আরো একটু পরিষ্কার হয়ে যাবে এবার আসি হচ্ছে এখানে আমি উপরে একটা দেখেন প্লাজের মতো আইকন আছে ওখানে আমি ক্লিক করলাম ক্লিক করলে এখানে দেখেন সবগুলো সেভ হওয়া শুরু হয়ে গেছে সমস্ত কিছু যতগুলো কাজগুলো করব আমরা সবগুলো টেমপ্লেট নিয়ে নিয়ে কাজ করব আর যদি কোনো ভিডিও দেয় বায়ার যদি কোনো ভিডিও দেয় তখন আমরা এই ক্যাপচারটা এখানে এসে আমরা ওই ভিডিওটা এডিট করে ফেলতে পারবো অথবা আমরা ফিল্মরে এডিট পারি ওগুলো তো করতে পারি যদি কষ্ট হয় অ্যাডোবি সফটওয়্যার যেহেতু আমরা কাজ করব না ওইটা অনেক হাই তো ওইটাতে করতে পারেন চাইলে আবার আমরা এইভাবে কাজ করতে পারি এবার আসি আমার যে ভিডিওটা ডাউনলোড হইলো সেটা আমি কোথায় দেখবো আমি আমার ফাইলে আসবো ভিডিওর এখানে ক্লিক করি ধরেন আমার এটা হচ্ছে ভিডিও এখন দেখেন আমার ভিডিওটা দেখি প্রত্যেকটা ধরে আমি দেখছি হ্যালো হ্যাঁ ভাই বলেন এইভাবে কাজগুলো করতে হবে ঠিক আছে আমি এটা আপনাদেরকে ইয়েতে দিয়ে দিতেছি একদম সিম্পল একটা ডিজাইন জাস্ট ছোট্ট একটা রিলস তৈরি করলাম রিলস সর্বোচ্চ আমাদের যদি দশ সেকেন্ডের উপরে হয় সেক্ষেত্রে আমরা চার্জ করব হচ্ছে দশ ডলার বিশ সেকেন্ড বা তার উপরে হইলে আমরা বিশ ডলার আর এর থেকে বেশি হইলে যখন আপনারা তৈরি করবেন অনেক সময় নিয়ে করবেন আর মানে তখনই আপনারা বুঝতে পারবেন এটা কত চার্জ করা উচিত তো দেখেন আমি একটা ভিডিও আপনাদেরকে দিয়ে দিছি দেখেন ভিডিওটা তাহলে মোটামুটি যাচ্ছে ভিডিওটা দেখেন ভিডিওটা আমি দিয়ে দিছি ভাই যতগুলা ইমেজ ওগুলা তো বাইরে দিব না হ্যাঁ সবগুলো বাইরে দিয়ে দিবে এখানে আমাদের শুধু হয় ভিডিও দিবে অথবা ইমেজ দিবে ঠিক আছে ভিডিও দিলে আমাদের আগে পাশে যদি কোনো কিছু কাটতে হয় সেগুলো বাইরে আমাদেরকে বলে দিবে যে এখানে কাটতে হবে বুঝতেছো তো এই হচ্ছে কাহিনী আর এখানে দেখো আমার কাছে অনেকগুলো অ্যাপস আছে যেগুলোতে আমি ভালোভাবে রিলস তৈরি করতে পারি এই যে মোজো নামের একটা আছে এটা যদি আমি দেখি এটা দিয়ে খুব ভালোভাবে ডিজাইন করা যায় আমরা হাজারের উপরে হাজার এর উপরে আমরা কি দিব কোয়ালিটি দিব তখন আর তো বায়ার বুঝবে না এটা আমরা কি দিয়ে করছি এটা আমরা মোবাইল দিয়ে করে ফেলতে পারবো যদি আমরা ভালোভাবে এডিট গুলো মানে করতে পারি আমরা ক্যাপচার দিয়েই কিন্তু অনেক ভালো প্রফেশনাল ভিডিও তৈরি করা যায় অনেকে আছে বলে না এভাবে তৈরি করলে হবে না কোনো কিছু যাস না এভাবে করা যায় কোনো কিছু হয় না বায়ার এগুলা নিয়ে কোনো টেনশন করে না দেখো এখানে অনেক ধরনের ডিজাইন আছে এখানেও টেমপ্লেট আছে দেখছো অনেক ধরনের মানে টেমপ্লেট এখানে পাবা যেগুলো ফ্রিতেই ইউজ করতে পারবা তোমার ক্লায়েন্টের জন্য দেখছো অনেক ধরনের ডিজাইন আছে এখানে ঠিক আছে এখান থেকেও চাইলে তুমি ডিজাইন গুলো করে নিতে পারো অনেক লুকিং বেটার ভালো ভালো জিনিসগুলো তুমি এখানে পেয়ে যাবা এটাও ইউজ করতে পারো ঠিক আছে বায়ারকে আসল কথা হচ্ছে তোমাকে বায়ারকে খুশি করতে হবে কোথা থেকে করছো এগুলো তো আর বায়ার দেখতে যাবে না ঠিক আছে এখানে দেখতে যাবে না দেখছো টেমপ্লেট গুলা অনেক সুন্দর সুন্দর তো আশা করি সেগুলো বুঝতে পারছো এইভাবে কাজগুলো করতে হবে আশা করি সবাই করতে পারবা বুঝা গেছে